I'm on cloud nine. Well, this is Miss Ravanti Bhattacharya from TESOL Bangladesh. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে very happy এটার পরিবর্তে আপনি কি বলতে পারেন শর্ট লেসনগুলো কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসি যেন যারা বিগিনার আছেন স্পোকেন ইংলিশের স্কিলটাকে ডেভেলপ করছেন তারা যেন খুব ইজিলি হচ্ছে আপনাদের স্কিলটাকে ইজি ওয়েতে ভোকাবুলারি শিখে ফ্রেজেস শিখে স্ট্রাকচার শিখে খুব তাড়াতাড়ি আপনার স্কিলটাকে আরও সুন্দর করতে পারেন আরও দক্ষ করতে পারেন ওয়েল ভেরি হ্যাপি আপনি যখন খুব আনন্দিত হন কিংবা খুব হ্যাপি থাকেন তখন সেটাকে আপনি আরেকটু বেশি বোঝানোর জন্য বলেন যে I am very happy to today for example আপনার একটা জব হয়েছে অ্যান্ড আপনি এসে বলছেন যে you know what I am very happy to today so I am very happy to today very happy না বলে আপনি কিন্তু বলতে পারেন I'm overjoyed today. I'm overjoyed. Overjoyed মানে হচ্ছে very happy. Then আমি ফার্স্টে একটা ফ্রেজ বলেছিলাম I'm on cloud nine I'm on cloud nine এটার মানেও হচ্ছে I am very happy and the last one you can say is I'm thrilled I'm thrilled মানে আমি অনেক বেশি হ্যাপি যেহেতু আমার আজকের লেসনটা ছিল ভেরি হ্যাপির পরিবর্তে আমরা কি বলতে পারি সো এই তিনটা ওয়ার্ডে কিন্তু আপনি ভেরি হ্যাপি না বলে ইউজ করতে পারেন সো আমি আরেকবার আপনাদের জন্য রিপিট করে দিচ্ছি the first one is cloud on nine এটা আপনি অন্য কারো ক্ষেত্রেও বলতে পারেন I you cloud on nine এর মানে কি এর মানে তুমি কি আজকে অনেক খুশি কাউকে দেখে হয়তো আপনার মনে হচ্ছে যে সে আজকে খুব আনন্দিত কিংবা খুব হ্যাপি কিছু নিয়ে খুব এক্সাইটেড তখন আপনি বলতে পারেন I you cloud on nine সে বলতে পারে ইয়াস সেমভাবে আপনি বলতে পারেন যে আই ইউ থ্রিলড তার মানে I you very happy today thrilled এটা ছিল আমাদের সেকেন্ড ওয়ার্ডটা and the last one is overjoyed Are you overjoyed? I'm overjoyed. She's overjoyed. So overjoyed মানে হচ্ছে ভেরি হ্যাপি আই হোপ এই লেসনটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হয়েছে বিকজ ভেরি এই ওয়ার্ডটা ইউজ করা আমাদের বাদ দিতে হবে যখন আমরা আমাদের স্পোকেন স্কিলটাকে দক্ষ করব এবং বিগিনিং থেকে যখন আমরা আরও ডিটেইলে যাব আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন হচ্ছে এই ছোট ছোট ছোট ছোট স্টেপগুলো দিয়েই কিন্তু আমাদেরকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে so yes that's all for today see you on the next video